রাজধানীতে শিক্ষার্থী চাকরিজীবী অবিবাহিতদের জন্য বাসা ভাড়া যেন সোনার হরিণ পাওয়া বেশিরভাগ বাড়ির মালিক অবিবাহিতদের ভাড়া দিতে চান না ব্যাচেলরদেরকে তো আসলে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতেই চায় না কোয়ালিটি সম্পূর্ণ বাসা যেগুলোতে উঠতে চাই সেগুলোতে আসলে মানে ব্যাচেলর ভাড়া দিতে চায় না আমরা যদি ম্যাচে থাকি দেখা যাচ্ছে যে ওখানে আমরা হয়তোবা মানে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা পাবো বাট হচ্ছে পড়াশোনার জন্য দেখা যাচ্ছে এক রুমে চারজন পাঁচজন আসছি পড়াশোনার জন্য তেমন একটা স্পেস পাই না বাট এখানে মানে ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে যে আমাদেরকে রিডিং রুম দিয়ে রাখছে টেবিল রাজধানীতে পড়াশোনা কিংবা চাকুরির সন্ধানে আসা অবিবাহিতদের জন্য আবাসনের বিশেষ ব্যবস্থা করেছে সুপার হোম বিটি